ইসলাম মুসলমানদেরকে তারিখ ভুলের প্রতি নিরুৎসাহিত করেছেন তারিখ ভুলের সীমা থেকে বেরিয়ে আসতে বলেছেন মানুষকে স্বাবলম্বী হতে বলেছেন কারণ আমাদের স্বাবলম্বী না হলে বর্তমান যুগে আপনার সন্তান ঈশ্বর ইমান ইসলাম ছেলে মেয়েদের লেখাপড়া শিক্ষা স্বাস্থ্য কিছুই ঠিক থাকবে না ঠিক কিনা বলুন আমি এখন আপনাদের কাছে সামান্য আলোচনা করবো যেটা আসলে আমার কোনো বিষয় নয় এটা হচ্ছে যারা বাংলাদেশের যারা বড় বড় অর্থ অর্থনীতিবিদ আছে তারা তাদের একটি আলোচনা যে আমাদের সমাজে কি কি কারণে এই দারিদ্র নষ্ট হয় এভাবে বলতে গেলে যে কোনো প্রাকৃতিক ভাবে আসে এগুলোর কোনো শেষ নেই আমি উদাহরণস্বরূপ একটা বলছি যেমন নাকি খাদ্য সংকট বাংলাদেশের মানুষের জনগণের চাহিদা অনুযায়ী যদি আমাদের খাদ্য খাদ্য উৎপাদন না হয় তাহলে দেশে কি হবে দুর্ভিক্ষ আসবে ঠিক কিনা বলে যেমন নাকি স্বেচ্ছাচারিতা দেশের অন্তকে নিয়ে অন্ত নিয়ে যদি কেউ স্বেচ্ছাচারিতা করে আমার মনে যা আমি যদি খরচ করি তাহলে এই দেশের মানুষ সকলে দারিদ্রের সীমায় চলে যাবে ঠিক কিনা বলে সরকারি সম্পদ এটা সুষম করে যার যেই অধিকার জনগণের যে প্রাপ্য ওই প্রাপ্য যদি সরকার যদি দিয়ে না দেয় তাহলে মানুষ আস্তে আস্তে দারিদ্রের পথ বেছে নিতে হবে ঠিক কিনা বলুন এভাবে সমাজে যদি রাজনৈতিক দাঙ্গা যদি লেগে থাকে এবং যদি দুর্নীতি চলতে থাকে আমাদের সরকারি কাজ করতে যারা সরকারি চাকরিজীবী আছে তারা সরকারি বেতন পায় আপনার কাজের জন্য সরকার বেতন দিচ্ছে আপনার আপনার কাজটা করার জন্য সেখানে আপনি শিকার তাহলে মানুষের আয় দুর্নীতির পকেটে চলে যাচ্ছে মানুষ আস্তে আস্তে দরিদ্র হয়ে যাচ্ছে ঠিক কিনা বলুন অনুরূপভাবে ন্যায় বিচার দেশে যদি ন্যায় বিচার না থাকে তাহলে আমাদের গরিবরা আস্তে আস্তে আর গরিব হতে থাকবে তাহলে কোথাও কি ন্যায় বিচার পাবে

পানিতে ডুবে আছে খাওয়ার মতো পানি ঠিক না বলুন এই বন্যা প্রাকৃতিক দুর্যোগের কারণে দারিদ্র নেমে আসতে পারে এবং দুর্বল শিক্ষা শিক্ষা যদি দুর্বল হয়ে যায় মানব যদি শিক্ষিত হয়ে যায় আবার আস্তে আস্তে দারিদ্রের হালতে মানব চলে যাবে অনুরূপভাবে কিছু উৎপাদন খাবার খাদ্য উৎপাদন সমস্যা এগুলো হচ্ছে দারিদ্রের প্রধান কারণ বেকারত্ব মানুষ যদি চাকরি না পায় মানুষ যদি বেকার হয়ে যায় মানুষ অবশ্যই তারা কি হয়ে যাবে সকলে এই দরিদ্র হয়ে যাবে শারীরিক অসুস্থতা আপনি চিকিৎসার ব্যয় ব্যয়বহুল চিকিৎসা নিতে গেলে আপনি হতে পারেন একজন দরিদ্র এভাবে অর্থের সুষম একটু আগে বলেছিলাম এভাবে অপচয় আপনি যদি আপনার অর্থের অপচয় করেন বিভিন্ন নারী মম মানব আপনি যদি তাহলে আপনি সবসময় গরিব থাকবেন টাকা আপনাকে কখনো কমাবে না ঠিক কিনা বলুন খারাপ পয়সায় মানুষকে গরিব বানিয়ে দেয় এভাবে এটা হচ্ছে অনেকটাই প্রাকৃতিক সেদিকে আমি যাচ্ছি না আমি এখন কিছু আনাগম করবো কিছু কারণ করবো যেগুলো আমাদেরকে আমলের মাধ্যমে ওইসব কাছ থেকে আমাদেরকে কি করতে হবে বেঁচে থাকতে হবে যেমন আছি আমি খাবার খায় তাহলে ওই মানুষ আস্তে আস্তে হয়ে যাবে গরিব হয়ে যাবে

আপনি যেখানে পেশাব করেছেন যেখানে পায়খানা করেছেন আপনি সেই জায়গায় বসে বসে উঁচু করছেন এটা কিতাবে বলছেন আপনি আস্তে আস্তে আপনি কে হয়ে যাবেন দরিদ্র হয়ে যাবেন আল্লাহ হেফাজত করুন অনুরূপভাবে আপনি খাবার রাখছেন এটা আপনার এটা দারিদ্রের কারণ হতে পারে আপনি করেছেন আপনি নিজের লঙ্গ দিয়ে হ্যাঁ আপনি নিজের এই পাঞ্জাবি আশ্রিন দিয়ে আপনি হাত মরছেন আপনি

তিনি মসজিদ থেকে দৌড় নিয়ে বের হয়ে যান আপনি আস্তে আস্তে এক সময় আপনি দরিদ্র হয়ে যাবেন আপনি ফজরের নামাজ পড়েছেন এখানে কি আছে তাসবি আছে তাহালিল আছে সলাতুল ইসলাম আছে এগুলো পরে আপনি ধীরস্থির মসজিদ থেকে বের হন এটা কিতাবের মধ্যে আছে সাত পড়ুয়া নিজেই পিতামাতাকে গালাগালি করা পিতামাতাকে কষ্ট দেয়া পিতামাতাকে খাবার না দেয়া এর কারণে আপনি দরিদ্র হয়ে যাওয়া অবশ্যই সম্ভাবনা রয়েছে আপনি পাত্রে খাবার রেখেছেন কোন ডাক্তার দিয়ে ঘুরে দেয় এর কারণে আপনার ঘরে দারিদ্র আসতে পারে আপনি খাবার রেখেছেন একটা ডাক্তার দিয়ে সুন্দর করে ঘুরে রাখবেন আল্লাহ পাক আপনার খাবারে বরকত দান করবেন উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ এরপর আদু তাকাইল বিসমিল্লাহ কাবালাল আকলি আপনি কামার শুনতে বিসমিল্লাহ করলেন আল্লাহ নিয়ামত কাটছেন আল্লাহ নাম নিয়ে ফেলেন না আপনার ঘরে নিয়ে আসবে দারিদ্র আসবে আপনি কোন একটা কাজ শুরু করছেন সেখানে বিসমিল্লা নাই আপনি ঘর বানাচ্ছেন সেখানে বিসমিল্লা নাই সেখানে একটা কাজ করছেন আপনি একটা নতুন জীবনে পা রাখছেন করছেন সেখানে কোরআন খতম নাই আপনি সেখানে নাচ গান করছেন এক সময় আপনি ঋণগ্রস্ত হবেন ঋণগ্রস্ত হয়ে আপনার এই সংসারে সুখ শান্তি আসার কোনো কি নাই সম্ভাবনা নাই প্রতিটি কাজে আল্লাহ মানুষ